Here, listen. What's the difference between two words? So hello everyone আজকে আমরা শিখব হিয়ার অ্যান্ড লিসনের পার্থক্য আমরা অনেকেই হয়তো বা ভাবি hear and listen same but no it's not same hear হচ্ছে এমন কোনো সাউন্ড যেটা আমরা ইচ্ছে করে শুনতে চাচ্ছি না তবুও এটা আমাদের শুনতে হচ্ছে it's not like we want to hear that sound but we have to hear it and listen হচ্ছে কোনো সাউন্ড যেটা আমরা খুব কেয়ারফুলি শুনতে যাচ্ছি সো ফর এক্সাম্পল আমি একটি রুমে আছি আমার পাশের রুমে একটি বেবি কান্না করছে সো বেবির কান্নার শব্দটা কিন্তু আমার কানে অটোমেটিকলি চলে আসছে আমি কিন্তু শুনতে চাচ্ছি না সো এইখানে আমরা হেয়ার ইউজ করব অ্যান্ড লেসন লেসন আমরা কখন ইউজ করব সাপোজ আমি একটি স্কুলে আছি অ্যান্ড আমার টিচার একটি লেকচার দিচ্ছে সো লেকচারটা আমি খুব কেয়ারফুলি শুনতে চাচ্ছি হঠাৎ করে স্যার বললো hey I listening to me and I said yes am listening to you so এই যে সাউন্ডটা টিচারের লেকচারটা আমরা কিন্তু কেয়ারফুলি শুনতে চাচ্ছি এখানে আমরা লেসন ইউজ করব সো আমরা সবাই বুঝে গেলাম এখন হেয়ার অ্যান্ড লেসনের পার্থক্য হেয়ার হচ্ছে আমরা ইচ্ছে করে কোনো সাউন্ড শুনতে চাচ্ছি না তবু আমাদের শুনতে হচ্ছে আর লেসন হচ্ছে যে সাউন্ডটা আমরা কেয়ারফুলি শুনতে চাচ্ছি so that's all for today thank you so much for watching this video আসসালামু আলাইকুম